যতদিন আমি সুজন ভাইয়ের জমি চাষাবাদ করে থাকবো সরকারকে যে টাকা দেওয়া লাগে ট্যাক্স খাজনা এক বছরে সাতষট্টি টাকা দেওয়া লাগে এক বিঘা জমিতে এই টাকাটা যতদিন আমি রাখবো এতদিন দেওয়া লাগবে বুঝতেছেন কথা দুই নম্বরে উনি যখন এক লাখ টাকা ফেরত নেবে কমপক্ষে আঠারো থেকে বিশ হাজার টাকা কম নেওয়া লাগবে এই সিস্টেমে যদি আপনার সাথে কেউ করে অসুবিধা নেই কারণ ব্যবসার পদ্ধতি তিনটা মরা বাহা মশা রাখা হচ্ছে শিরিক করা পার্টনারশিপ করে ব্যবসা করা আমি দশ লক্ষ টাকা দিলাম এই ভাইয়ের কাছে বিশ লাখ টাকা দুইজনের টাকা এক জায়গায় করে আমরা যদি ব্যবসা করি সাথে ব্যাংকের সাথে করে অথবা কোনো দোকানদারের সাথে মিলে করে অথবা আপন ভাইয়ের সাথে এলাকার কোনো মানুষের সাথে এর নাম মশা রাখা কোনো ব্যাংক যদি আপনার সাথে এই ব্যবসা করে যে আপনি দশ লাখ টাকা রাখলেন ওদের কাছে টাকা আছে ওই টাকা দিয়ে ব্যবসা করছে ওই ব্যবসা করা লাগবে যে ব্যবসায় লাভ এবং লসের সম্ভাবনা আছে আর আমি এমন ব্যবসা করছি যাতে কোনো লস নেই সুদ যেমন সুদের ব্যবসা না এই মনে সুদ নেই না বলা ভালো ছিল নাকি আমার কুষ্টিয়ার বড় বাজারে দেখি অনেকে আসরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে কি ভাই আপনি নামাজ পড়ে আসলেন এখানে দাঁড়িয়ে বলছে টাকা তুলবো টাকা তুলবো না মানে? কথা বোঝে সুদের টাকা আসরের নামাজ পড়ে বড় বাজারে একদিন দেখে এক লোক তোষ বিক্রি করতেছে জিজ্ঞাসা করলাম ভাই শহরে থাকতে হলে টাকা লাগে আপনি কোনো কাজ করেন না কি করেন আমার কোনো কাজ নেই আল্লাহ আমার খাওয়ায় আল্লাহ তো খাওয়ায় বুঝলাম আপনার কর্মজীবন কি আচ্ছা, বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছে চল্লিশ লক্ষ টাকা প্রতি মাসে ওখান থেকে লাভ আসে ইন্টারেস্ট ওই টাকা তুলি বাজার করি খায় আর আল্লাহ করি মালামের সুদ কবিরা কেন হবে আচ্ছা, হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি এই জন্য টাকা আমার নামে না টাকা আমার বোন নাম আচ্ছা, আমি যদি তুলে নিয়ে আসি খাই আমার কোনো গোনা নেই বড় হবে আল্লাহ গোনা আমার ওই জিকিরের ছাপ আবার ওই গোনা কাটাকাটি মাঝখানে সামনাতে যাবো খাও এরকম ধান্দার মানুষ দিনাজপুর জেলায় নেই কারা আছেন হাত তোলে তো সত্য তাও তো দুইজন হাত তুলিস আমি কোন সময় হাসির করা কি দেখছেন আপনি হাসির কাজ বিবেকের কাছে প্রশ্ন করা দরকার এই সিস্টেম এখন চলছে দেশে ধোকা দিয়ে বোকা বানানো যায় এই সমস্ত মানুষকে বোকা ধোকা দিয়ে বোকা বানানো যাবে আল্লাহকে অনেকে মনে করে আল্লাহ মনে হয় ধোকা খায় يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون এই আয়াতটা যখন পড়ি মনে বা জানতে আমার চোখ দিয়ে পানি আসে এই কারণে কারণ এই আয়াতের মর্ম আমি বুঝে ফেলেছি তিরাশি নাম্বার আয় আল্লাহ বলেন হে নদী যখন আপনি কোরআন পড়বে আর কোরআনের মর্ম বাণী এর মর্ম অর্থ যখন জনগণ বুঝবে দেখবেন আপনি ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি চলে এসেছে কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসে না এ পানি আসার জন্য আপনাকে করার অনুধাবন করার যোগ্যতা থাকা লাগবে কি বুঝলেন সূরা বাকারায় এই আয়াতটা ইয়াখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আল্লাহ বলেন ওরা চায় আমি আল্লাহকে আমার ইমানদারদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে দুনিয়া চলবে কিন্তু আমি আল্লাহ এবং আমার ইমানদারদেরকে ওরা ধোকা দিতে পারে না বরং নিজেরাই ধোকা খায় কিন্তু ওরা বুঝতে দেয় না ধোকা খায় ধোকা খাচ্ছে এটা নিজেও বসে না বসতেও দিতে চায় না আমার বৃদ্ধি করছেন সুদের ব্যবসায় ঘুষের ব্যবসায় জেনার ব্যবসায় ক্যাসিনোর ব্যবসায় যত প্রকার ব্যবসা করে আপনি ধোকা দিয়ে বোকা বানিয়ে অন্য কোনো কায়দায় মসজিদে টাইস না গিয়ে অনেকে মনে করছে আমার এবাদত হয়ে যাচ্ছে আপনি আল্লাহকে ধোকা দিয়ে বোকা বানাতে পারবেন না এমনকি ইমানদারদের আছে খাঁটি ইমানদারদেরকেও ধোকা দিয়ে বোকা বরং নিজেরাই ধোকা খায় কিন্তু ওরা বোঝে না করে বলেন না এই মনে হয় আমরা পড়ে গেছি শুধুমাত্র মুসলমানদের ভেতরে নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন এটা খ্রিস্টান বৌদ্ধ মাজুসি এদের ভেতরে তৈরি হবে না মোনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে কেউ যদি এখন বলে আমি হিন্দু দেখতে চাই আপনি নেপালে চলে যান শুধু হিন্দু পাবেন কেউ যদি বলে আমি ইয়াহুদি দেখতে চাই ইসরায়েলে যান শুধু ইয়াহুদি পাবেন ওখানে অন্য কোনো জাতি নেই কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখতে চাই আমেরিকায় চলে যান শুধু খ্রিস্টান পাবেন বৈদ্য দেখবো যান আপনি মায়ানমারে শুধু বৈদ্য পাবেন এখন এখানে যদি কেউ বলে আমি মোনাফিক দেখবো পৃথিবীতে সবচেয়ে বেশি মোনাফিক বাংলাদেশে কারণ এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আর নবীজি যেহেতু জানালেন মোনাফিক শুধু মুসলমানদের ভেতরে তৈরি হবে সুতরাং এই দেশে মোনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা নেই আছে কারা এবার সুতরাং মোনাফিকের কোন জান আপনার ভেতরে আছে কিনা তো ভয় থাকা লাগবে সেলুনের দোকানে যাবার পরে যদি আপনি দেখেন আপনার আগে কেউ সেভ করেছে ওই ব্লেড দিয়ে যদি সেলুন আপনার সেভ করতে যায় বলবেন তারা ওর শরীরের ভেতরে কোনো জীবাণু থাকলে রক্ত থাকলে ওটা আমার আসলে আবার ওই জীবাণু আমার ভেতরে আসতে পারে দরকার নেই সেলুনে আমি সেট করতে পারি কিন্তু নতুন ব্লেড লাগবে এতটুকুই যদি আপনি চিন্তা ভাবনা করে দ্বিতীয় নতুন ব্লেড লাগিয়ে সেট করতে পারেন নবীজির কথা কি আপনার কাছে কোনো গুরুত্ব নেই যে মনাফিক শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে সুতরাং আপনি মুসলিম দেশে যেহেতু আছেন ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে তাহলে মনাফিক থাকারও সম্ভাবনা এখানে বেশি আপনার চিন্তা থাকা দরকার আমি আবার মোনাফিকের কোন সার ভেতরে প্রবেশ করালাম না তো আমার দেখি তারা কেমন আমার ভয় করে তাদের ভেতরে কেমন এসেছে পরীক্ষা করি গভীর রজনীতে নবীজি আবু বকরের বাড়িতে গিয়ে দেখলেন কি করে কি ঘুমিয়ে আসে নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্বনবী বলেন আমি তাহা আবু বকরের বাড়িতে গিয়ে দেখে আবু বকর ঘুমিয়ে নেই নামাজে পড়ছে তা অনেকক্ষণ কান লাগিয়ে শুনলেন শোনার পরে মনটা ভরে গেল চলে আসলেন ওখান থেকে নবীজি গেলেন হজরতে অমরের বাড়িতে চিন্তা করলেন দেখি অমর ঘুমিয়ে আছে নাকি আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করে অমরের বাড়িতে গিয়ে দেখলেন অমর মৃদ সরে না গলা আছে দিয়ে জবান খুলে তেলাবাদ করছে তাহার যুগের নামাজে আর রহমান আল্লামাল কোরআন তেলাবাদ শুনলেন মনটা ভরে গেল আকাশের দিকে দোহা তুলে নবীজি অমরের জন্য মন খুলে দোয়া করলেন আল্লাহ দুনিয়া আখিরাতের যত বরকত আছে তুমি অমরকে দিয়ে দাও চলে গেলেন মসজিদে নবমীতে ফজরের নামাজ আদায় করার পর নবীজি ঘুরে বসলেন ডাক দিয়ে বললেন সাবিরা আবু বকর আর অমর বসো কথা আছে তোমাদের বাড়িতে আমি রাতের বেলা মেহমান হয়ে গিয়েছিলাম হাজরাতে আবু বকর বলেন হে নবী আপনি কখন গেলেন আমরা টের পাইনি মাফ করে দেন বিয়াদবি হয়ে গেলে বিশ্ব নবী বলেন আবু বকর বিয়াদবি না আমি গিয়েছিলাম তোমাদের পরীক্ষা করার জন্য যে দেখে তুমি ঘুমিয়ে নেই আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করো সরাইয়াসিন তেলাওয়াতের মাধ্যমে তোমার আওয়াজটা খুব মৃত ছিল একটু জোরে পড়লে না কেন হাজরাতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যাকে শোনানোর ইচ্ছা করেছি ওই আল্লাহকে শুনিয়ে দিয়েছি তিনি তো জোরে বললেও শোনে আসতে বললেও শোনে দুনিয়ার কোন মানুষের জন্য আমি তাহাজুত পড়ি না যে আল্লাহর জন্য পড়ি উনি শুনলে চলবে নবীজি বলেন আমার তোমার বাড়িতে গিয়ে দেখি জবান ছেড়ে দিয়ে তেলাবাদ করছিল একটু আসতে পড়লে না কেন হাজরতে আবু বকর বলেন অমর হাজরাতে অমর বললেন আবু বকর মাত্র একটা ফায়দার কথা বলেছে আমি তো ওইটা বলবো ডাক দিয়ে বলেন আপনি শুনতে চান কেন আমি জোরে পড়েছি আপনার মুখে আমি শুনেছি করান তেলাওয়াতের আওয়াজ যত দূর যায় তত দূর শয়তান থাকে না এখানে আমি জবান ছেড়ে দিয়ে রাতের বেলা পড়েছি শয়তান অন্তত যেন আমার আশপাশে না থাকে দুই নাম্বারে আমি নিজে শুধু তাহাজুদের নামাজ আদায় করব জাহান নাম থেকে নিজে বাঁচবো এটা না আমার আমার শোনার পর আমার স্ত্রী আমার মেয়ে আমার ছেলে উঠে তারাও আল্লাহকে শেষটা দেবে এই জন্য আমি জবান ছেড়ে পড়িয়ে তাদের ঘুম ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছি দুনিয়াতে যাদের পরীক্ষা নেওয়ার পরে first class first golden plus পেয়ে পাস করেছে যারা জান্নাতের সুসংবাদ জিন্দা অবস্থায় যারা পেয়েছে এই মানুষগুলো কেমন চিন্তায় ছিল মাঝে মাঝে হজরতে হোসাইফা তবলুন আমিন তাকে ডাক দিয়ে বলতেন ছাবি নবীজি আগে তোমার কাছে মদিনাতে কারা কারা মোনাফিক একটা লিস্ট নবীজি বলেছেন একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমি অমরের নাম আছে দিনাজপুর পাশে আর্থিক ধান্দা আছেন কোনদিন একটু চিন্তা করেন না আপনার ভাবনা আসে না অথচ এই লোকটা জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত দুনিয়াতে মাঝে মাঝে যদি বলতে পারে নবীকে তো একটা লিস্ট তোমার কাছে দিয়েছে দেখো তো ওই লিস্টের ভেতরে কোনো জায়গায় আমি অমরের নামটা আবার আছে মোনাফিক প্রায় চারটা বিষয় থাকলে তাকে মোনাফিক বলা হয় এক নম্বরে যার মুখের কথা আর মনের কথা এক না ওই লোকটা মোনাফিক মুখে বলে এক কথা কিন্তু মনে ওইটা নেই মনে অন্যটা এমন উত্তর দিনাজপুরে নেই ও ফুলবাড়ি মাসি আমি তো বাস্তব ওয়াজ করছি কাবা শরীফে যাওয়ার পরে তাওয়াফ করলাম ষষ্ঠ করে দেখি রগ্নি আমি ধরে একজন হাওমাও করে কাঁদছে ডাক দিয়ে বললাম মরুদি বাড়ি কোথায় আচ্ছা বাংলাদেশ কোন জেলা নোয়াখালী কোম্পানিগঞ্জ থানায় কাঁদেন কেন আচ্ছা, আমি মরব মরব মানে হ্যাঁ, আমি মরব আমি দেশে যাবো না আমাদের দেশে কিছু নেই এই দেশে আল্লাহর ঘর কাবা শরীফ আছে নদীর রওজা আছে আমি মরবো আল্লাহ তুমি আমার তুলে নাও নোয়াখালীর ভাষা একটু টানা টানা না টানা টানা ভাষায় বলছে আল্লাহ আমার তুলতুম না কেন কেন বলছে চিন্তা করলাম আল্লাহ কাবার গিলাম ধরে দোয়া করছে না জানো যায় কিনা হাত ধরে বললাম মরব্বি চলের যায় যেখানে থাকি ওই জায়গায় নিয়ে এসে নাস্তা দিলাম খাওয়া দাওয়ার পরে দেখছি বাইরে শহর উঠে পড়েছি বললাম মৌরব্বী আপনার দোয়া তো কবল হয়ে গেছে কেন আপনি যে দোয়া করলেন কাবার গিলাপ ধরে তাকান বাইরে দেখেন কি ঝড় হচ্ছে আপনি মরবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে আপনি প্রস্তুতি নেন আমার বলছে আমি হামজা এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি আচ্ছা, আগামীতে যদি আসি তখন এখন ওর মুখের কথা আর মনের কথা এক কথা বলছে গত বছর জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখে গিয়েছিলাম নোয়াখালীর কোম্পানিগঞ্জ মরুবে এসে বছর বছর আসসালাম আলাইকুম কি দাদা মরেননি না আগামীতে যদি যান তার মানে ও যাবেও মরবে চাওয়ার গেলাম ধরে কাঁদছিল ওর মুখের কথা আর মনের কথা এক এরকম মানুষ তো এলাকায় নেই সুতরাং এই জার যদি কারো ভেতরে থাকে মোনাফিকের জার কথা বললে মিথ্যা কথা বলে ঝগড়া কারো সাথে তৈরি হলে গালি দেয় এলাকায় গালি আছে ওয়াদা করলে খেলাফ করে আর আমানত কিছু রাখলে ভঙ্গ করে এই লোকটা মোনাফিক এই লোকটা কি এই যে চারটা কথা বললাম এই যার যদি কারো ভেতরে থাকে আল্লাহ যেন এই মুহূর্তে বের করে দেয় বলেন আমি